رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم যাবতীয় হামদে সানা মহানবুল আলমিনের জন্য দরুদ তাসলিম মুর্শিদ হক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ শিরকের পরিণাম এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ ওমা তাউফি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব শিরক সবচেয়ে আমাদের প্রায় সকলেরই জানা কিন্তু আমরা শির্ক থেকে মুক্ত হতে পারি না বা পারছি না শির্কের কাছে আমরা খুবই দুর্বল এবং মাথা নত করি কিন্তু কোনো মুসলিম যদি বাস্তবিক শিরিক সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাহলে শিরকি কোনো কাজের সাথে মরে গেলেও হত্যা করা হলেও ওকে আগুনে ফেলে দেওয়া হলেও আল্লাহর সাথে শিরিক করবে না যদি বুঝে শিরিকটা কি কত জঘন্য কত নোংরা পাওয়া এটা আল্লাহর মর্যাদাটাকে নষ্ট করে আর বেদাত করলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মর্যাদাকে নষ্ট করা হয় শেখ শব্দের অর্থ হল অংশীদার স্থাপন করা কোনো বস্তু বা ব্যক্তিকে বা ব্যক্তির সাথে ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে কি বলে এটা হলো হারাম শিরিকের যে অবস্থা বর্তমানে বিরাজ করছে তাতে আমাদের এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া খুবই দরকার উচিত প্রথম কথা শিরিক করা মাত্রই আমি এখানে বলে দিই শিরিক দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক বড় শিরিকের পরিণাম হল মুখরিজুল আনিল মিল্লাহ অর্থাৎ ও ইসলাম থেকে বহিষ্কার করে দেয় বের করে দেয় ইসলাম শূন্য করে দেয় তাকে আর ওই অবস্থার তৌবার আগে যদি মারা যায় খলেদান মোকাল্লাদান ফিন্নার তো ও চিরদিন জাহান নামে থাকবে কোনো সুপারিশে কোনোভাবেই তাকে জাহান নাম থেকে বের করা যাবে না শিরকে আসকার ছোট শির্ক যেটা আগে বড় শিরিক কোনটা কি কি বড় শিরিক যেমন মৃতকে বা পীরকে কোনো ব্যক্তিকে সেজদা করা এটা হলো বড় শিরিক নবী মোহাম্মদ সাল্লাম গায়েব জানতেন এটা কি বড় শিরিকের অন্তর্ভুক্ত অলিয়া কবরে জীবিত আছেন এবং তারা আমাদেরকে উপকার করে থাকেন বা ক্ষতি করতে পারেন এই বিশ্বাস হলো শিরকে আকবর মানে কি বড় শির কোনো মাজার খানকা মূর্তি ভাস্কর্য এই শ্রেণীর যত যে কোনো বস্তু দ্বারা যাকে ভক্তি করা হয় এরকম জিনিসের কাছে নজর দেওয়া মানত করা মাথা নত করা চুম্বন করা এগুলো হলো শিরকে আকবার বড় শিরিক এক বাক্যে জেনে রাখবেন গোলাপ শাহ মাজারে আপনি একটা টাকা দিলেন তো দেওয়া মাত্রই এক টাকা বেশি হয়ে গেল একটা চাউলের দানাও যদি দেন একটা গমের দানা গমও না চাউলও না অকেজো একটা ছোট্ট বস্তু যদি দেন হাদিসে মশার কথা এসেছে কেউ যদি মশাও মানত করে ওই ব্যক্তি যতই নেকি থাক না কেন সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে এবং সে জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে মশা মশাটা অকেজ মশা দ্বারা মানুষের উপকার হয় এটা তেমন বোঝা যায় না কিছুদিন আগে শুনলাম গবেষণা করে বের করেছে একটা নতুন জাত বের করেছে যে মশার কারণে এই ডেঙ্গু চিকনগুনিয়া যেগুলো হয় এই মশাকে প্রতিরোধ করা যাবে কোন ইউনিভার্সিটিতে গবেষণা করেছে তার আগ পর্যন্ত বলে আসছে রসুল সাল্লাম এমন একটা জিনিসের উদাহরণ দিয়েছেন যার দ্বারা মানুষের কোনো উপকার হয় না সেটা কি মশা মাসি এই ধরনের জিনিসও কেউ যদি দেয় মানত করে দান করে গরু ছাগল মুরগি ভেড়া উন দুম্বা টাকা পয়সা এগুলো বাদ দিয়ে নিজের পায়ের ধুলা যদি জুতার নিচের বিষটা পায়খানাও যদি বাজারে দেয় দান করে তবু তার ইমান থাকবে না ইসলাম থাকবে না ওই অবস্থায় মারা গেলে তৌবার আগে যদি মারা যায় তাহলে কি চিরস্থায়ী জাহান্ন কথা একবারে সোজা কথা এটাকে বুঝে নেন তারপরে দলিল পেশ করছে দুই শিরকে আসগার শিরকে আসগার ছোট শিরিক ছোট শিরক মানে এই তাবিজ দেওয়া তাবিজের ব্যবসা করা করে না অ্যাক্সিডেন্ট কোরআন আয়াত লেখে ব্যবসা করে অ্যাক্সিডেন্টের ভণ্ড হুজুর আছে ওরা বললেন মাজার পূজা কবর পূজা শিরিক কিন্তু তাবিজ বিক্রি করা কি জায়েজ আর এক শ্রেণীর এই আধুনিক মডার্ন কিছু হুজুর বের হয়েছে এরা বলে যে কোরআন দিয়ে লেখে যদি তাবিজ দেয় তাহলে জাইজ এরা জাহেল মূলত পড়াশোনা না করেই কথা বলে এবং আবু দাবুদের একটা হাদিস পেশ করে ওখানে একটা ধোকা দেয় যে আমরুবুল আস রাজি আল্লাহ তিনি তার বাচ্চাদেরকে এই কোরআনের আয়াত লেখে তাবিজ দিতেন আপনাদের বুঝাই দিই জিনিসটা এটা হাদিসের অংশ না আল্লাহ আকবর মুহাদ্দিসগণ কত সচেতন এইটা হাদিসটা যে ঠিক না এই হাদিসের অংশ না এইটা আজ থেকে প্রায় এগারোশো বছর পূর্বেই বলে গেছেন আলহামদুলিল্লাহ শেষে আলমানি রহিমাহুল্লাহ তিনি ওই জায়গায় যোগ করে বলে দিলেন যে এটা হাদিসের অংশ না তোমরা খাওয়ালেই খেতে চাইবে মানুষ এমনটা না যতদিন পৃথিবীতে সালাফিদের একজন ব্যক্তি থাকবে আহলে হাদিস সালাফি আকিদার একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে ততদিন এবং ততদিন আল্লাহ রাখবেন কেমন পর্যন্ত রাখবেন কোন শিরিক বা বেদাত বা জাহেলিয়াত বা কোনো অপকর্ম কেউ যদি করে তো আল্লাহ তার দ্বারা সেটাকে উন্মুক্ত করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্য ইমাম খতিব আল বাগদাদি তিনি বলছেন কাম্মিম মা লাইসা মিনহা মা লাইসা মিন পৃথিবীর যে যখন যে স্থানে শরীয়তের মধ্যে কোনো জিনিস অ্যাড করবে ঢুকাবে আল্লাহ রব্বুল আলমিন সেইটাকে পৃথিবীর আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করাবে এত শক্ত কথা বলেছেন তো ঢাকার সুযোগ নাই আপনি তাবিজকে জায়জ করবেন এই হাদিস দিয়ে কিন্তু প্রকৃত কথাটা আল্লাহ প্রকাশ করে দেবেন কারো না কারো মাধ্যমে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল পরে এটা এক বছর আগের কথা বলছি আমি হাদিসটা তাহাকিক বলে দিয়েছি যে হাদিস পেলেই বলে দিতে হবে এমনটা না এটা ছোট শিরিক চাবিস ঝোলানো তারপরে ঢেপি তারপরে মাজার কর্তৃক বিতরণ করা কি ফিটা এখন তরুণরাই কাজ করে যত যুবতী আছে আর যুবক আছে ছাত্র ছাত্রী এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরা যত প্রকারের নোংরা কাজের সাথে জড়িত থাকে আর বিপদ আপদ যেন না হয় এজন্য বাবার কাছে গিয়ে এই লাল ফিতা নিয়ে এসে বেঁধে রাখে তুমি সারাদিন অপকর্ম করবা আর লাল ফিতা তোমাকে হেফাজত করবে তাও নিয়ে আসছে বাটপার মিড়ি মদ খোর গাঁজা খোর জটালা এই বুড়া শয়তানের কাছ থেকে নিয়ে আসছে এর দ্বারা আল্লাহ কি করে ওকে হেফাজত করবে বলেন নামুজুবিল্লাহ আল্লাহ ওর দায়িত্ব নিবে ও তো সপর্দ করে দিয়েছে ওই বুড়া এই জটালা বদমাস শয়তানের কাছে নিজের আত্মাকে সপর্দ করেছে বাংলাদেশে যত মাজার আর খানকা আছে এর প্রতিপালন করে এই সমস্ত জটালা গুলো একবারে দেখছেন মদ খায় ওখানে বিড়ি সিগারেট দেখলেই বোঝা যাবে বড় বড় বাটপারগুলো দুর্নীতিবাসগুলো এ মাজার খানকা পরিচালনা করে আরে তরুণ তুমি যুবক মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমার মাথায় এতটাই গবর ঢুকলো ওই পীর বাবার কাছে গিয়ে তোমাকে ফিতা নিয়ে আসতে হবে বেঁধে রাখতে হবে বাড়িতে বেঁধে রাখে গাছে বেঁধে রাখে পিয়ারার গাছে বেঁধে রাখে আমড়ার গাছে বেঁধে রাখে এইটা যেটা এই বেঁধে রাখা লটকানো এইগুলো হলো ছোট শিরিক তবে কোন কোন বিদ্যান যেমন শেখ হুসাইমিন রহিমাহুল্লাহ বলছেন শিরিক তো শিরিকই এক জায়গায় বলছেন উনিও বলছেন যে কিছু কিছু বিদ্যান বলছেন যে এটাকেও সিরিকে আকবার বলা হয় শিরিক আসগার হলো রিয়া ছোট সিরিক হলো রিয়া আপনি সালাদ পড়ছেন মানুষকে দেখানোর জন্য এটা হলো ছোট শিরিক ছোট শিরিকের পরিণাম কি ছোট শিরিক করলে আমুল নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় তবে ইসলামটা থাকে মনে থাকবে কি কি নষ্ট হয়ে যায় প্রথমত আমুল চাই দুই ইমানও যায় একটা জিনিস থাকে সেটা কি ইসলাম আর বড় শিরিক করলে আমলও যায় ইমানও যায় ইসলামও যায় ওটা সব শেষ তবে ছোট শিরিকটা হলো জেনা চুরি সুদ খাওয়া মদ খাওয়া যত পাপ আছে সবচেয়ে বড় পাপ এটা মানে তাবিজ দিলেন তো মনে করলেন তো ছোট শিরিক কিন্তু এটা জেনা করার চেয়েও কি বড় পাপ চুরি করার চেয়েও মানুষ হত্যা করার চেয়েও সুদ খাওয়ার চেয়েও কি বড় পাপ এটা আবার খেয়াল রাখবেন বুঝতে ভুল করবেন না এই জন্য কেউ যদি মারা যায় আর তার দেহে যদি তাবিজ দেখা যায় তাহলে বুঝবেন ওর একটা নেকিও আল্লাহ দরবারে কবুল হয় না কারণ ওর আমল সালাদ সিয়াম কোনোটাই কবুল হবে না কোরআন তেলওয়াত বলেন কালকে দুবাই থেকে এক ভাই ফোন দিয়ে বলছে যে আমার স্ত্রী তাহাজ্জত পড়ে এত পরহেজগার কিন্তু তাবি ছাড়বে না তো ওকে বোঝানো যায় কি করে আপনার বললেন যে বোঝাতেই থাকে না দোয়া করতে থাকেন আল্লাহ যেন হেদায়ত দান করেন অনেকের মা আছে বৃদ্ধা বাপ আছে বৃদ্ধ ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ছেলে যদি বলে এগুলো শিরিক মা বাবা তুমি এগুলো করো না এইগুলো সাথে জড়িত হয়ে না তখন উল্টা যুক্তি দেয় এই বৃদ্ধ বয়সে দাওয়াত পৌঁছার পরে বলার পরে মূর্খ যারা বুঝে না তার একটা প্রসঙ্গ আছে তুমি সব বুঝো কিন্তু শিরিকের জ্ঞানটা অর্জন করনি কেন এই প্রশ্ন যদি আল্লাহ করে উত্তর কি হবে আল্লাহ তো বলে দিয়েছেন ইকরা পড়ো তুই পড়োনি কেন দুই তুমি জানো আল্লাহ ছাড়া কোনো ইলা মাহবুদ প্রকৃত মাহবুদ নেই তুমি এটা জানো তুমি জানলে না কেন তুমি সব জানো শিরিকের জ্ঞানটা অর্জন করনি কেন তাহলে আল্লাহর সামনে আমার আপনার কি উত্তর থাকবে তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় ইঞ্জিনিয়ার হয়েছে তুমি মেডিকেলে পড়ে বড় ডাক্তার হয়েছ তুমি এফসিবিএস করেছ আমেরিকায় গিয়ে এম এস করেছ লন্ডনে গিয়ে আরো পাঁচ বছর পড়েছ তোমার এত ডিগ্রি আছে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ শিরিক কি আমি বুঝিনি নিজেই বিশ্লেষণ করে নেন আপনি উত্তরটা কি দিবেন আল্লাহর সামনে আপনি বিসিএস ক্যাডার কত করেছেন সব আইন জানেন আপনি আপনি একজন মানে জাজ হাইকোর্টের বিচারপতি আপনার সব আইন জানা আছে আল্লাহর সামনে কি আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি আল্লাহ শিরিক সম্পর্কে জানি না হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবর হুজুর বলেছে গাই ষাঁড় হলেও গাই এখন হুজুরকে ধরো আল্লাহকে শুনবে এই কথা তা আপনি বিচারপতি হয়ে কি করলেন জীবনটা আসলে স্ত্রীর মানুষ ওদের নাস্তিক হয়তো এর মধ্যে কিছু আস্তিক আছে আলহামদুলিল্লাহ এখনো আছে আমি সবাইকে বলছি না অনেকে আস্তিক এবং ধর্ম ভীরু মানুষ আছে প্রশাসনেও আছে তারা একটু ভাবে জানতে চায় বুঝতে চায় কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পাগড়িয়ালা হুজুর ও পড়তে দিবে না আমি যেটা বলছি ওইটাই ফাইনাল তা আপনি এটা বলতে পারবেন না দুই একেবারে গণ্ড মূর্খ সে বুঝে না ছিরিক করে মারা গেছে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার এটা আমাদের ব্যাপার না কিন্তু প্রস্ত যেখানে দাওয়াত পৌঁছার পরে আর একটা জিনিস হলো আপনি জানার চেষ্টা করলেন না এটার উত্তর কি হবে এই বাপমা কি উত্তর দিবে আল্লাহ সামনে একজন বলেছে দেওয়ানবাগি পীরের এমন ভক্ত মসজিদে নামাজ পড়া জায়জ মনে করে না দেওয়ানবাগির দরবারে গিয়ে নামাজ পড়া জায়েজ মনে করে এতই ভক্ত একে বলা হচ্ছে জানানো হচ্ছে ছেলে মেয়ে আলে মোলামার বক্তব্য শোনানো হচ্ছে কিন্তু পীর পূজা ছাড়বে না এর হুকুমটা কি হবে প্রথমত যদি কেউ শিরকে আকবার করে মারা যায় তাহলে ওই ব্যক্তির তোবার আগে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির মুক্তির কোনো সুযোগ ইসলামে নাই একবার পরিষ্কার জেনে রাখুন চিরস্থায়ী নাম সে যেই হোক না কেন তার জন্য দোয়া করবেন এইটাও সম্ভব না নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস সই মুসলিম এসেছে আমি বলছেন আদম তুলি রব্বি আস্তানজন তুলি রব্বি আমি আমার রবের কাছে বললাম যে আমি আমার মায়ের জন্য একটু দোয়া করতে চাই রসুল সাল আলী বলছেন হাদিসে যেটা আসছেন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যেমন বাচ্চা ছেলে কাঁদে ঠিক ওইভাবে আল্লাহ রসুল কাঁদছেন আমি অনুমতি চাইলাম একটু আল্লাহ আমাকে অনুমতি দেন আমি মায়ের জন্য কি ক্ষমা চাই দোয়া করি ফালাম ইউ লাম ইউ উদানলি আল্লাহ আমাকে অনুমতি দিলেন না আমাকে অনুমতি দেওয়া হলো না রসুল সাল্লাহ মা মুশ্রিক অবস্থায় মারা গেছেন এই জন্য তার জন্য ক্ষমা চাওয়া যাবে না কারণ মুশ্রিক ছিলেন ইমানহীন মারা গেছে দশ নম্বর এক সুরা হাসর আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া করতে হবে কি করে রব্বানা ফিরলানা ওয়ালি খোয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ইমান আল্লাহ হে আমার রব আমাদের ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করুন যারা মারা গেছে চলে গেছে ইমান নিয়ে গেছে তাদেরকে ক্ষমা করুন যারা ইমান নিয়ে মরেনি তার জন্য দোয়া করা যাবে না আর একটা হাদিস সেটা হলো আসিবনে ওয়েল মুশরেক অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে তার ছেলের নাম হলো হেসাম তার ছেলের নাম হলো আমর আমর ইবনে সোয়াইব আন আবিহি আন জাদ্দিহি যে হাদিসটা বর্ণ হয় এই তো তিনি মারা যাওয়ার সময় একশোটা মানে গোলাম আজাদ একশোটা যদি আজাদি করতে বলেন একশোটা যদি আজাদি করতে বলেন তাহলে ছিল কয়টা বুঝেন না মনে হয় কথাটা কত ধনী মানুষ তো হিসাম ইসলাম গ্রহণ করেছেন আমার ইসলাম গ্রহণ করেছেন একশোটার মধ্যে হিসাম দিয়ে দিয়েছে কয়টা পঞ্চাশটা এখন আদিসটা আসছে দুই হাজার আটশো তিরাশি নম্বর হাদিস তো তিনি এসে আল্লাহ বলছেন আরাদা ইবনু আমর আইয়ুমতাকা আইয়া যেহেতু হিসাম দিয়ে দিয়েছে তার বেটা দিয়ে দিয়েছে পঞ্চাশটা এবং তার নাতি আমর চাচ্ছে আমিও পঞ্চাশটা দিয়ে দিই বুঝেননি মনে হয় বাপ ওসিয়ত করে গেছে কয়টা সাতটা দিতে হবে মুক্ত করতে হবে কয়টা একশোটা তো তার ছেলে হেসাম কয়টা দিয়ে গেছে পঞ্চাশটা দিয়ে গেছে বাকি থাকে কয়টা হেসামের ছেলে অর্থাৎ নাতি ওই দাদার নাতি এটি বলছে আল্লাহ রসুলের কাছে আমি চাচ্ছি যে আমি পঞ্চাশটা দিয়ে কি করে দিই পুরো করে দিই তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলছেন ইন্নাহুল্লাহ কানা মুসলিমান দেখো সে যদি মুসলিম থাকতো fa'atakta anhu au saddaqtum an ataktum anhu au saddaqtum anhu au hajjatum anhu বালাকা oh, বলছেন যদি মুসলিম হতো আর তুমি যদি তার পক্ষ থেকে কি করতে মানে দাসমুক্ত করতে আও সদ্দাক্তুম আনহু অথবা সাদকা করতে আও হাজ্জাস্তুম আনহু যদি হজ করতে তাহলে এইটা কাজে লাগতো কিন্তু এখন যদি পঞ্চাশ কেন আরও যদি করো কিন্তু তার কোনো কাজে আসবে না ম্যারাডোনা মারা গেছে তো বলছে স্বর্গে গিয়ে আমরা ফুটবল খেলবো তার সাথে তরুণ তুমি এত ব্যাকুপ তুমি হ্যাঁ কে নাকি আত্মহত্যা করেছে এর জন্য হ্যাঁ একটা মুশরেক ও যতই জাদুকরী ফুটবলার হোক না কেন তার মৃত্যুতে তোমার এই ভালোবাসা প্রদর্শন করাটা তোমার ইমান হারানোর স্বামী এই মুশ্রেকরাই তোমরা জানো তোর বুদ্ধি তো নাই ফিলিস্তিনের ইরাকের লিবিয়ার সিরিয়ার বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এরাই শিশুদেরকে হত্যা করছে উদ্দেশ্য হলো যে এরা যেন বড় হয়ে মানে ইসলামী সন্ত্রাসী না হতে পারে এদের বক্তব্য এটা তুমি তার প্রতি ভক্তি দেখাচ্ছ তাই না তৌবা তৌবা নজবিল্লা অনেকদিন আগে পড়েছিলাম ব্রাজিলের খেলোয়াড় ওই শয়তানটার নাম হলো এখন পরিচিত নাম একটা এই যে ডোনাল্ড মনে পড়ছে এবার এই শয়তান বলেছিল তো খেলা অবস্থায় যে ফিলিস্তিনের যারা শিশু আছে এদেরকে আগে মেরে ফেলে দেওয়া উচিত তুমি মন্তব্য শুনো তুমি তো কানা অন্ধ আর তুমি বলছো যে আমরা সুযোগ পালে স্বর্গে গিয়ে ম্যাডামের সাথে ফুটবল খেলো বেআ কোথাকার তুমি একটু চিন্তা করলে না এত ভক্তি প্রদর্শন করছো তুমি এটা হলো ইমানের প্রসঙ্গ তাহলে আপনি ভাবুন যার ইমান নেই ও যদি মারা যায় মুশ্রেক অবস্থায় যদি মারা যায় তার জন্য সাদকা চলবে দোয়া চলবে হজ চলবে না ইসলাম খুব কড়ায় এক্ষেত্রে বাহাত্তর নম্বর আয়াত সোরা মায়েদা আল্লাহ বলছেন ওয়াইন্না শরিক বিল্লাহ ফকাত হারামাল্লাহু আলাইহিল জান্নাত যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেবেন ওয়ামা ওয়াহুন্নার তার স্থান হবে কোথায় জাহান্নামে ওমা লিদ্দালিমিন আমিন আনসার এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না দুইশো তিন নম্বর হাদিস সহি মুসলিম খুলুন রসুল্লাহ সাল্লাম তিনি নিজে তার বাপ সম্পর্কে বলছেন একজন ব্যক্তি প্রশ্ন করছেন আমার আব্বা কোথায় আছে তোমার আব্বা জাহান নামে আছে এই কথা শুনে লোকটা রাগে উঠে চলে যাচ্ছে আল্লাহ বলছেন শোনো শোনো ইন্না আবাকা ওয়া বিফিন্না আরে তোমার বাপও জাহান নামে আমার বাপও জাহান নামে সই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দোয়া করতে পারলেন না বাপের জন্য মায়ের জন্য বরং স্পষ্ট ঘোষণা করলেন মুশ্রেক অবস্থায় মারা যাওয়ার কারণে কি জাহান্নামী আল্লাহ বলে দিলেন কঠিন অবস্থা আপনি কিভাবে বলবেন সুরা তৌব একশো তেরো নম্বর আয়াত وما كان للنبي نبي والذين آمنوا أن يستغفروا للمشركين কোন মমিনের কোন নবীর উচিত নয় মুশ্রেকদের জন্য কি করবে ক্ষমা প্রার্থনা করবে তুমি স্ট্যাটাসে লিখলে কেন যে ম্যারাডোনাকে আল্লাহ ক্ষমা করুক তো তো নমসুল্লাহ তুমি কথা বলারই অধিকার রাখো না ভাবখানাটা এরকম তুমি মসজিদে এসে যতটা আনন্দ না পাও আবার কোন মুসলিম ব্যক্তি মারা গেলে যতটা দুঃখ না পাও তার চেয়ে তোমার অন্তর ঢেলে গেছে এক মুশরেক মারা যাওয়ার কারণে তো নজবিল্লা আল্লাহ বলছেন যারা শরিক স্থাপন করে এবং আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক ওইভাবে তাদেরকে ভালোবাসে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন একশো পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা বাকারা খুলুন কত সত্য কথা আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে এটা আল্লাহ বলছেন কিন্তু মনে হচ্ছে এখন যে মুসলিমকে ভালোবাসার চেয়ে একজন খ্রিস্টান মুশরেককে বেশি ভালোবাসতেছে ওই জন্যই বলি যে ঈদগাহে প্রথম কাতারে দেখা যায় খুব দামি সুগন্ধি মেখে মাথায় টুপিটা খুব দামি জাই নামাজটা খুব দামি খুব দামি সাবান দিয়ে গোসল করে ক্ষমতার দাপটে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে গেছেন আপনি কিন্তু কালমার্কসের প্রতি মাউসেদুঙ্গের প্রতি তারপরে চার্লস হালেকের প্রতি আব্রাহাম লিঙ্কনের প্রতি একবারে শ্রদ্ধার শেষ নাই যারা বড় বড় আল্লাদ্রোহী যারা ইসলাম বিদ্বেষী তাদের প্রতি ভক্তি বেশি মানুষকে দেখানোর জন্য প্রথম কাতারে সামিল হয়েছে এদেরকে ইমান আছে এদের না ইমান নাই তাগুতকে ভালোবেসে অন্তরে কখনো তাওহিদকে রাখা যায় না তাগুতকে ভালোবেসে অন্তরে কখনো তাগুতকে জায়গা দেওয়া যায় না তাগুতের সাথে সম্পর্ক রেখে তাওহিদকে ধরে রাখা যায় না কথাটা ভালো করে মনে রাখবেন সম্পূর্ণ তাগুত থেকে নিজেকে কি রাখতে হবে মুক্ত রাখতে হবে যত প্রকার তাগুত আছে এখন আপনি একটু ভাবুন শিরিক আসগার বা ছোট শিরিক সম্পর্কে যেটা আগেই বলেছি যে আমি কোনো প্রকার শিরিকই করব না এই প্রতিজ্ঞা থাকতে হবে আপনার মধ্যে আমার মধ্যে একটু পার্থক্য একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে কিন্তু লোকটা শিরিক করেনি এর পরিণাম কি আপনারা তো মনে করেন যে এ কোনোদিন জান্নাতে যেতে পারবে না ও জাহান্না মোয়াজিব কিন্তু মুশরেক মারা গেল মাজার পূজারি কবর পূজারি তার প্রতি খুব ভক্তি বেশি তাই না কিন্তু যে লোক গলায় দড়ি দেয় মারা গেছে বিষ খেয়ে মারা গেছে তারপর তো ভক্তি তো দূরের কথা মানে এতই খারাপ মনে করে যে মুসলিমদের গোরস্থানে মাটি দেওয়া ঠিক হবে না কিন্তু না অনেক পার্থক্য শিরিক করেনি গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে মানুষ হত্যা করে মারা গেছে সুদ খেতে খেতে মারা গেছে কিন্তু শিরিক করেনি এই ব্যক্তির বাঁচার তিনটা অপশন আছে তিনটা অপশন আছে এক নম্বর শিরিক না করার কারণে আল্লাহ তাকে কিয়ামতের মাঠেই ক্ষমা করে দিতে পারে তার ছেলে সন্তান বেঁচে আছে বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিল জাল্লা আমার মা বিষ খেয়ে মারা গেছে তুমি আমার মাকে ক্ষমা করে দিও আমি সাদাকা করলাম মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম ইতিমখানায় দান করলাম আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ ক্ষমা করতে পারেন সুযোগ আছে দোয়া করছে আমার কিছু নাই সাদকা করার দোয়া করে আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও কোনো কারণে কোনোভাবে ভুলে হোক জেনে হোক মানে ফাঁসিতে ঝুলে মারা গেছে অর্থাৎ গলায় দড়ি দিয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আত্মহত্যা করেছে আল্লাহ তুমি মাফ করে দেবো আল্লাহ ওই ছেলের দোয়া কবুল করতে পারেন কিন্তু ওই শিরিককারীর দোয়া শিরিককারীর জন্য দোয়া করলে কবুল হবে না বড় পাপি শিরিক করেনি এই জন্যই বলি যে একজন বেদাতি মাজার পূজারী যত বড়ই এবাদত গুজার হোক না কেন ওর মধ্যে আর একজন সালাফি আকিদার আহলে হাদিস চোর সুৎখোর তার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ এ শিরিক করে না বলে না আল্লাহ নিরাকার বলে না মোহাম্মদ সাল্লাম মুরের তৈরি এগুলো বলে না ওর আকিদা ঠিক আছে কিন্তু ও নামাজ পড়ে না কি বলে যে আপনার পাপের সাথে জড়িত উহার মধ্যে পার্থক্য আছে না পার্থক্য বোঝা লাগবে আপনাদেরকে এক নম্বর আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন আপনি এই অর্থ নিয়ে আবার সব পাপের সাথে জড়িত হবেন না কিন্তু বুঝে জড়িত হবেন আপনি ওইটা আল্লাহ মাফ করবে না সুরা নিসা আটচল্লিশ নম্বর আয়াত একশো ষোলো নম্বর আয়াত কথা বোঝা গেছে স্পষ্ট বুঝেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তিরমিজির হাদিস দ্বিতীয় খন্ড একশো চুরানব্বই পৃষ্ঠা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বি কুরাবিল আরদে খতায় ওয়া তুশরিক বি শাইয়া তুমি যদি আমার কাছে আসো আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে যদি আসো ওলা তু শিখবি সেইয়া আমার সাথে শিরিক করনি আমার আমি আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া আল্লাহ করে দুই দুই নম্বর অপশন কিয়ামতের মাঠে ক্ষমা হলো না আপনার এবার বাঁচার পথ কি দুই নম্বর অপশন হলো ক্ষমা না করলেও আল্লাহ ক্ষমা না করলেও এই কাবিরা গুণাগার ব্যক্তিদের জন্য মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবেন বলছেন কাবিরা করে মারা গেছে সুপারিশ তাদের জন্য চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস মধ্যে এসেছে রসুল্লাহ সাথে সাথে এটাও বলছেন দুই হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজিতে এসেছে আমার সুপারিশ তার জন্য নির্ধারিত যে ব্যক্তি মারা গেছে কোন কিছুর সাথে আল্লাহকে শরিক করেন আমি তার জন্য সুপারিশ করবো বলুন আলহামদুলিল্লাহ শিরিক করব না অন্য পাপ হয়ে যেতে পারে শিরিকের পাপ আমি করবো না প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমার তুমি দ্বারা শিরিক করায় না দোয়া করতে হবে সাফাতিলে আহলিল কাবায়ের এটা বলার সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে শিরিককারীর জন্য আমি মোহাম্মদ সুপারিশ করব না কথা খুব জটিল তিন নম্বর অপশন আল্লাহ রাসুল আপনার জন্য সুপারিশ করলেন না তখন তখন কি হবে আল্লাহ রাসুল করলেন না কোন শ্রেণীর জন্য সুপারিশ হবে না বলেন তো হ্যাঁ বেদাতির জন্য আর এক শ্রেণীর মানুষ আছে কার জন্য বেনামাজি হ্যাঁ বক্তব্যটা স্মরণ রাখছেন মনে হয় আপনারা কেউ কেউ এই বেদাতি আর কি বেনামাজি সুপারিশ হবে না রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন না তাহলে ও শিরিক করেনি বাঁচার পথ কি বাঁচার পথ আছে সালাদ না পড়ার কারণে যে পাপ করেছে এই সালাদটি কিন্তু অলস মুসল্লি মুসল্লি তিন প্রকার বলেছি না এক প্রকার হলো জেনে এক প্রকার হলো অস্বীকার করে সালাতকে এ হলো কাফের এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দুই নম্বর হলো জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না এও কাফের আমি তিন নম্বরের কথা বলছি তিন নম্বরটা হলো যে অলস এই বধ সালাদ পড়ে না মা একদিন গালাস করলো দুই দিন পড়লো পরে আর পাঁচ দিন নাই বাপ একদিন পেটালো পড়লো একদিন বাকি তিন দিন নাই এই শ্রেণীর ও বুঝে সালাদ পড়া উচিত আমি বড় পাপ করছি এই শ্রেণীর মুসল্লি এ হলো ফাঁসে এ কাফের না বুঝলেন কি কথাটা বুঝার বিষয়গুলো আমি যেটা বলছি এই শ্রেণীর বেদামাজির কথা বলছি কথা বুঝেছেন এর পাপ এর মুক্ত হবে কি করে ওই বেদাত করার কারণে যে পাপ করেছে এই পাপের পায়শ্চিত্ত জাহান নামে ভোগ করে করে করে করে এই সালাত না পড়ার কারণে যে পাপ হয়েছে এই পাপ থেকে মানে মুক্ত না হওয়া পর্যন্ত জাহান নামে থাকবে এরপরে কালেমার কারণে ষাট নম্বর হাদিস ইবনু মাতার মধ্যে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্ত করবেন না না এখানে এত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নাই কে কে চান যে পাঁচ মিনিট জাহান নামে যাবেন হাত তুলেন একজন তো দেখে এত জোরে সুবহানাল্লাহ বললেন কেন এক সেকেন্ড যাবেন জাহান নামে থাকবেন এক সেকেন্ড একজন হাত তুলেন তো দেখি হাত তুলেন এখানে সুবহানাল্লাহ বলার কি আছে মানে জাহান নামে খাটার পরে জান্নাতে যাবেন এরকম মানুষ বাসনা আছে নাউজুবিল্লা বলে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের ধারে কাছে নিয়ে যায় না আল্লাহ তুমি কবুল করো আমি জাহান নাম যেতে চাই না এটা হলো অপশন এই তিনটা এছাড়া নাই এই জন্য কোনো মুসলিম ব্যক্তি কশ্চিন কালেও কোনো মূর্তি হোক মাজার হোক কবর হোক ভাস্কর্য হোক কোনো কিছুর কাছে মাথা নত করতে পারে না কোনো মুসলিম পারে না কারণ শিরিক এটা আর বলে দিই সিরিকে আকবরটা বড় শিখির সিরিকে সংখ্যা আগেই বলে দিছি বরং মুসলিমরা হলো মূর্তি ভাঙ্গার জাতি মূর্তি গড়ার জাতি না যার মধ্যে ইমানি চেতনা আছে তাও চেতনা আছে ওই ব্যক্তির দ্বারা কখনোই মূর্তি হোক ভাস্কর্য হোক প্রতিমা হোক বা ছাতুর মূর্তি হোক আর খেজুরের মূর্তি হোক কোনোটাই করা সম্ভব না করবে না সে জাহেলি যুগে কাজ করতো কি মূর্তি এখন কিছু কিছু পাগল সমাজে শিক্ষিত পাগল আছে কিছু আগে মূর্খ বলতাম এখন বলছে শিক্ষিত পাগল ওরা বলছে ভাস্কর্যার মূর্তি এক না আর এদের দালালি করার জন্য এক শ্রেণীর চিরকাল দেশের শত্রু যারা স্বাধীনতা শত্রু যারা মনে রাখবেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় লেগেছে একশো নব্বই বছর ব্রিটিশদের তাড়ানোর তাড়াতে সময় লেগেছে একশো নব্বই বছর তার মূল কারণ হলো এক শ্রেণীর পেট পূজারী মাজার পূজারী বদমাস আলেম বল আজকে ব্যাখ্যা দিচ্ছে কাবা ঘরও তো একটা ভাস্কর্য তোর মাথায় লাঠি মারার দরকার বদমাস কোথাকার ও এখনো গ্রেফতার হয়নি কাবা ঘরের সাথে তুমি মূর্তির তুলনা করলে কেন বেআব কোথাকার যে কাবা ঘরকে আল্লাহ রব্বুল আলমিন মুক্ত করেছেন মূর্তি থেকে আর তুমি মাথায় টুপি নিয়ে ইসলামী লেবাস নিয়ে বদমাস তুমি বসে বলছ যে কাবাও তো একটা ভাস্কর্য বদমাস কোথাকার তিনশো ছত্রিশ পিঠের হাদিস সই বুখারের মধ্যে এসেছে তুমি কাবার সাথে কাউকে তুলনা করলে আমি সহ্য করতে পারি না কোন মুসলমান সহ্য করতে পারে না আমি প্রধানমন্ত্রীকে বলছি এই বদমাসকে গ্রেফতার করুন আপনাকে মরতে হবে আমাকেও মরতে হবে আমি বিশ্বাস করি সকলের মৃত্যু হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিঃসন্দেহে যে যত বলে নেতা হোক না কেন আর এক শ্রেণীর মানুষ বলছে শিক্ষিত পাগল যেগুলো ওগুলো যেগুলো তো ভাস্কর্য তো মূর্তি না এই ব্যাকুব তোরাই তো বাংলা একাডেমি ডিকশনারি লিখেছিস কি লিখে রাখছিস ভাস্কর্যের অর্থ কি লিখে রাখছিস পড়ি দেখ পাথর দিয়ে মূর্তি বানানোর নাম হলো ভাস্কর্য লিখছিস কেন ও আগে ছিল পাগল এখন ভালো হয়েছিস না আগেই ভালো ছিল এখন পাগল হয়েছিস আমার এক শিক্ষক বলেছিল এই বাংলা পড়ে পাগল হয় না পাগলে বাংলা পড়ে বলতো উত্তর দে তো এই প্রশ্ন আমার বিশ্ববিদ্যালয়ের স্যার প্রফেসর বলছিলেন তো এদেরকে বলতে হয়েছে এরা পাগল হয়ে পড়েছে না পড়ে পাগল হয়েছে এরা এটা আল্লাহ ভালো জানে এটা আর ওরা মনে করে যাদের মাথায় টুপি থাকে তারা কিচ্ছু বোঝে না ইতিহাস বোঝে না যেটা দেওয়া দিব সেটাই দেবে আরে বঙ্গবন্ধুকে চিনার জন্য শেখ সাহেবকে চিনার জন্য বাংলাদেশে মূর্তি তৈরি করার দরকার নাই শেখ সাহেবকে অনেকেই ছিল সবাই ছিল বাংলাদেশ এই গর্বটা যদি প্রধানমন্ত্রীর মধ্যে থাকে বিটে হিসাবে করছেন কেন বাংলাদেশে শেখ সাহেবের মূর্তি তৈরি হতে পারে না আমি তার চেতনা আসলে কেউ নাই শেখ সাহেবের যে চেতনা ছিল ভিতরে এই চেতনা কারো মধ্যে নাই অসাক্ষমাত্ম আত্মজীবনী আমি কয়েকবার পড়েছি তার চেতনাই তার মধ্যে থাকতো শুধু এই বক্তব্যটা প্রচার করা হয় স্বাধীনতার জন্য দূত হিসাবে হাজির হয়েছিলেন শেখ মুজিবুর রহমান এই কথা যেমন চূড়ান্ত তেমনি বাংলাদেশ থেকে দুর্নীতি বা শয়তানগুলো যে তার মাধ্যমে তিনি ভাষণ দিয়েছিলেন ওই ভাষণ প্রচার করা হয় না কেন দুঃখের সাথে এত বড় নেতা বলে গেলেন যে আমি অন্যরা পেয়েছে স্বর্ণের খনি আমি পেয়েছি সোরের খনি এই বক্তব্য কই আমি বলবো আলেম মানুষ হয়ে দালালি করার জন্য আপনারা কখনো প্রধানমন্ত্রীর কাছে যাবেন না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সৎ পরামর্শ দিবেন যদি যাওয়ার পর অধিকার থাকে সৎ পরামর্শ দিন তাকে আশা করি আপনাদের কথা শুনবে কিন্তু আপনারা যদি আলেম হয়ে তাদেরকে ভুল ডিরেকশন দেন আজকের যে অবস্থাটা বিরাজ করছে এক শ্রেণীর মানুষ মূর্তি ভাঙ্গার জন্য ভাস্করদের বিরুদ্ধে মিছিল করছে তোমাদের কোন মুখ তোমাদের ইমানের কোথায় আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দেয় তোমরা তার পক্ষে অবস্থান করো শেখ মুজিবের ভাস্কর্য তৈরি হয়েছে আর তুমি তার বিরুদ্ধে কথা বলো মসজিদ আর ভাস্কর্য তোমাদের কাছে এক কাতার হয়ে গেছে তোমাদের মধ্যে ইমান নেই তুমি কাকে শিখায় গেল মিডিয়াকে দেখানোর জন্য সংগ্রাম করার দরকার নাই ভাস্কর্য গোটা বাংলাদেশ মূর্তিতে মূর্তিতে ভর্তি হয়ে গেছে কখনো স্লোগান দাও না বক্তব্য দাও না স্বার্থের ক্ষেত্রে আজকে বক্তব্য দিচ্ছ মূর্তি কি ভাস্কর্য কি সে একটা বাংলাদেশ আছে আর নাই কত লক্ষ লক্ষ কোটি কোটি মূর্তি আছে বাংলাদেশে তুমি মসজিদ ভাঙ্গার পক্ষেও কথা বলো আর মূর্তি ভাঙ্গার পক্ষেও কথা বলো তুমি কোন শ্রেণীর ইমানদার আসলে ঘটনা যেটা ঘটেছে সেটা উদ্দেশ্য না গত সপ্তাহের আগের সপ্তাহে ঘটনা ঘটেনি ভোলার মসজিদটা যে নোংরা অবস্থায় ভেঙ্গে দিয়েছে এরা কেউ মুসলিম না সবগুলো মুশেকেরা কাপেরা আল্লাহর মসজিদ যারা ভেঙে দেয় তারা কখনো মুসলিম হতে পারে না এক কুলাঙ্গার লেখছে ওটা হলো মসজিদের সেলার এক কুলাঙ্গারে এই হলো এই নমরুদের জাতি তো মসজিদে জেরা ছিল না আরে ব্যাকুম জোরে আমিন বলার কারণে যদি মসজিদ অপরাধী হয় রফলে আয়োজন করার কারণে যদি মসজিদ অপরাধী হয় বুকে হাত বাঁধার কারণে যদি মসজিদ অপরাধী হয় তোদের চিন্তা ভাবনা তোরা যদি সাহস পাস তাহলে শিয়াদের মতো তোরা কাবাকেও ভেঙে দিবি মসজিদ নবকে ভেঙে দিবি তোরা মসজিদ হারামকেও ভেঙে দিবি তোদের লজ্জা সব কিছু নাই তাহলে কাবাও কি মসজিদে জেরার মসজিদ নবাও কি মসজিদে জেরার বদমাস একটা আহলাদিস মসজিদকে তুই মসজিদে জেরার বললি কেন কোলাঙ্গার কোথাকার ভূতের মুখে রাম রাম আবার মূর্তি ভাঙ্গার পক্ষে কথা বলো আরে মসজিদ রক্ষা করা জরুরি না মূর্তি ভাঙ্গা জরুরি তো মসজিদ তোমার কাছে হেফাজত না আর নাম দিছে হেফাজতে ইসলাম হ্যাঁ বলছে যে হেফাজ একজন আমাকে বলছে শেখ উত্তর দেন এটা হেফাজতে শয়তান বলবো না হেফাজতে ইবলিস বলবো আশ্চর্য কথাবার্তা আসলে ঘটনা তো ওইটা না ঘটনা ঘটেছে নিজেরাই নিজেদের লুঙ্গি খুলে ওরাই ন্যাংটা হয়ে গেছে ওই রাগটা ছাড়ছে আহলাদিসদের উপরে তুমি জানো না এই যে বিশাল টঙ্গির মাঠের ইস্তমাকে দুই ভাগ করে দিলে তোমরা ফতুয়া দিলে সাত দুরূপকে হত্যা করতে হবে তোমাদের অবস্থা কোথায় তোলা নিতে গেছে খেয়াল করনি এখনো এক গ্রুপ জুবাইয়ের আর এক গ্রুপ কি সাত কেন হলো এটা আবার মুফতি শফি সাহেব মারা গেলেন কি অবস্থায় তার ঘর ভাঙচুর করে যে অবস্থায় ঘটালো তোমাদের তলা তোমরা বুঝছো না এখনই এ দেওবন্দির মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ যায় ভাস্কর্যের সামনে মূর মোনাজাত মারতিছে আর এক গ্রুপ বলছে ভাঙ দুই গ্রুপ হয়ে যায়নি যারা কংগ্রেস বলা হয় তারা ও তোমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলছ আর ওই রাগটা ঝাড়ছো কোথায় অফিসার সাহেব এসে পিউনকে এক ঝাড়ি এমডিকে আর এক ঝাড়ি ম্যানেজারকে আর এক ঝাড়ি তে ঝাড়ুদার বলছে স্যার ভাবির সাথে কিছু হয়েছে নাকি আজকে ঘটনা ঘটনা এটা তোমরা ওই দিকে দেখছো সব হারিয়ে দিচ্ছ লজ্জা বলতে কিছু নয় আবার আজকে শুরু হয়েছে তোমরা দেওবন্দি দেওবন্দি নিয়েই মামুনুল হক এই লোকটার পরিবার নিয়ে প্রশ্ন করেছো তুমি সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের পরিবার নিয়ে বলো তোমরাই সাইকুল হাদিস আবার তার পরিবার নিয়ে করছো নিজেদের ঢাকো আগে আহল বিরুদ্ধে লাগানো না আল্লাহ তোমাদেরকে উন্মুক্ত করে দেবেন পারে ইনশাআল্লাহ অতএব এইগুলো থেকে বাঁচার চেষ্টা করো আমি বলবো এই ক্ষেত্রে বন্ধুরা আমার যে আমরা মূর্তি বলেন ভাস্কর্য বলেন প্রতিমা বলেন ইসলামে সবগুলো পূজা করা কি ইসলামে না যায় যেগুলো অতএব আমি প্রশাসন সহ আমলা সহ সবাইকে বলবো বিষয়টা বুঝে আপনারা এই দেশটাকে মূর্তি মুক্ত করার ব্যবস্থা করেন আল্লাহ তুমি কবুল করো কারণ যারা এই মূর্তি ছবি ভাস্কর্য আর আপনারাও আছেন শুধু ওই মূর্তির কথা বলছেন কেন যদি আপনাদের বলি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মাছের মূর্তি গাধার মূর্তি কুকুরের মূর্তি রাখছেন প্রত্যেকটা গাড়িওয়ালা প্রিমিয় গাড়ি চালায় এলিয়ন গাড়ি চালায় ওই গাড়ির পিছনে মূর্তি রাখে না এটা দোষ না একই দোষ ওই ভাস্কর্যর মূর্তি একই ছবিও একই আপনার ছবিটা খুব সুন্দর করে দেওয়ালে টানে রাখছেন কেন বলেন আপনার ছবি আপনার বাপের ছবি দেওয়ালে টানে রাখছেন কেন দোকানে আপনার বাপের ছবি টাঙ্গা রাখছেন কেন এটা একই রসুল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকটা মূর্তির মধ্যে আল্লাহ প্রাণ দিয়ে দিবেন দুই হাজার একশো দশ নম্বর হাতে সহি মুসলিম প্রাণ দিয়ে দিবেন আপনার যদি তিন কোটি পাঁচ কোটি ছবি থাকে পাঁচ কোটি ছবিকে আল্লাহ কিয়ামতের জাহান নামে কি দিবেন প্রাণ দিবেন এবং পাঁচ কোটি মূর্তি আপনাকে জাহান নামে চিরস্থায়ী শাস্তি দিতে থাকবেন কুল্লু মুসাফির ফিন্নার প্রত্যেক ছবি অঙ্কনকারী ছবি তোলা ব্যক্তি সবাই কোথায় যাবে যেমন কুল্লু মুসাফরিফের না প্রত্যেকটাই অতএব মোবাইলে হোক ক্যামেরায় হোক যেখানে হোক ছবি আছে আপনার সংরক্ষিত ছবি সম্মান করেন বুঝবেন না আবার এটা যে যে কোনো ছবি না ছবি যেটা সম্মান দেওয়া হয় শ্রদ্ধা করা হয় ওই যে চুমু খান না এই ছবি কি হারাম পেপার পত্রিকায় যে ছবিগুলো আছে এইগুলো ছবি তোলা হারাম আপনি পড়ছেন অসম্মানী জায়গা আসছে রাখছেন এটা আলাদা ব্যাপার কথা বোঝা গেছে যেগুলোকে ভক্তি করা হয় সম্মান করা হয় সেগুলো কি হারাম একবারে পরিষ্কার হারাম একবারে অথবা আপনার বাড়ি থেকে মূর্তি ছবি তুলে দিন আমি আপনাদের বলবো যে বর্তমান প্রেক্ষাপট যেটা দরকার সেটা হলো দাওয়াতি জ্ঞানটা বেশি দেওয়া দরকার মানুষকে আপনারা বেশি বেশি দাওয়াতি কার্যক্রম করুন ইনশাল্লাহ বাংলাদেশে যেমন তাওহিদের জাগরণ ঘটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ টেকনাপ থেকে জেলা পর্যন্ত আমি বলেছি যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকে প্রত্যেক জেলায় তাদেরকে বলবো টাকা থেকে থাকে আল্লাহর বস্তে বাংলাদেশ থেকে জঙ্গি মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত মাজার মুক্ত আরে খানকা মুক্ত অর্থাৎ সিঁড়িকে আস্তানা মুক্ত বেদাতে আস্তানা মুক্ত গড়ার জন্য বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটা মহল্লায় একটি করে আর আমি মসজিদ তৈরি করার ব্যবস্থা ইনশাল্লাহ আগামী দশ বছরে বাংলাদেশ থেকে শিরিক বেদাত উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন রব্বুল আল্লাহ তুমি যারা বেদাতি তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ যারা মাজার পূজারী আল্লাহ তুমি যারা কবর পূজারী যারা শিরিকের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো যাদের মধ্যে বিদ্বেষ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আমিন ইয়ারব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লা সালাম বাপকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু বাপ শুনেননি এমনটাও তো হতে পারে কিন্তু ইব্রাহিম সালামকে টুটি চেপে ধরতে চেয়েছিলেন পাথর মেরতে চেয়েছিলেন ইব্রাহিম সালাম চলে গেছিলেন বাপের বেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাপ যেটা করেছিলেন সমস্ত মূর্তি ভেঙে দিয়েছিলেন বেটা হিসাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় ঢুকে প্রথম কাজ করেছিলেন সমস্ত এক হাতে তিনশো ষাটটি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন আলী রাজি আল্লাহকে বললেন আলী যা পৃথিবীতে যত উঁচু কবর আছে আর যত মূর্তি ছবি আছে সবগুলোকে ভেঙে তুমি চুরমার করে দাও অতএব জাহেলি যুগে যে কাজ করা হতো ছাতু দিয়ে মূর্তি তৈরি করতো ভক্তি করতো যখন ক্ষুদা লাগতো তখন আবার ছাতু খেয়ে খেজুর দ্বারা মূর্তি তৈরি করতো খেজুর দ্বারা তোকে সুমুতি তো নিয়ে যেত ব্যাগে করে খোদা লাগছে খেজুর বের করে খেয়ে ফেলেছে আসলে যারা মূর্তি খানকা পূজারি হয় এরা হলো ব্যবসায়ী স্বার্থের জন্য এগুলো করে থাকে এটা আসল দিনের জন্য করে না এটা হলো আসল পরিচয় অর্থাৎ এই সমস্ত শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ তুমি বাংলাদেশকে শিরিক মুক্ত বাংলাদেশের কবুল করে নাও আমিন আলমিন আলমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বন্ধুরা আমার আমাদের মসজিদে এই সাভার এই মসজিদে আগামী জুমার দিন থেকে হয়তো চালু করবে এই কাজটা শুরু হবে মহিলাদের কাজটা তা আপনাদের অনুরোধ করব মহিলাদের কাজ বলতে বাথরুম নাই উজুখানা নাই তাদের পৃথক এটা করার জন্য কাজ শুরু করবে ইনশাল্লাহ তা আপনারা এই কাজে সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আসলে আপনারা তো মানে অনেকে মানসিক কৃপণ কিছু মানুষ আছে তাদের হাতটা কি লম্বা আর এরা আগে আল্লাহ রাসুলের সাথে মিলিত হবে আলহামদুলিল্লাহ তো আপনারা চেষ্টা করবেন দান খারাপ করার জন্য কিছু বাড়ানোর জন্য এই ঐতিহ্য রক্ষার স্বার্থে আপনারা বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وانصر أساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي Thank you.